سيدنا ومولانا ইব্রাহিম ইবনে আধাম এক সময় বসরা শহরে আসছে তো বসরা আলারা চতুর্দিক থেকে ঘিরা ধরছে ইব্রাহিম ও ইব্রাহিম কিছু ওয়াজ করো না তুমি তো বলখের বাদশাহ ছিলা ছেড়া ফকিরি গ্রহণ করছো এখন জঙ্গলে জঙ্গলে ঘুরা বেড়াও মাঝে মাঝে লোকালয়ে তোমাকে দেখা যায় আজকে তোমাকে হাতের নাগালে পাইছি আমাদেরকে যদি কিছু নসিহত করতে উপদেশ দিতে তো ইব্রাহিম মাথায় হাত দিয়া বলতেছে যে নিজে পেরেশান সে অপরকে কি সান্ত্বনা দিবে আমি নিজেই তো পেরেশান বলছে তুমি কি পেরেশান কি তুমি পেরেশান বলছে চার প্রশ্ন নিয়ে আমি তো পেরেশান আমি তো মাতাল আমি তো পাগল বলছে চারটা প্রশ্নই বলে দেন আমাদেরকে বলে মার পেটে যখন আমার রু আসছিল তখন দুটা কথা লেখা হয়ে থাকে আর ইউমান সাঈদ আমাদের হাদিসের শব্দ সৌভাগ্যবান না হতবাগা ফালা আদরি মিন আইল কাইম আমি জানি না আমি সৌভাগ্যবান না আমি হতবাগা কি লেখা হয়েছে আমার জানা নাই বিদায় এই পুস্ত নিয়ে আমি বড় মাতাল আমি বড় পরেশান আমি বড় পাগল বলছে ইব্রাহিম একটা তো বুঝলাম দ্বিতীয়টা বলো বলে দ্বিতীয়টা মৃত্যুর সময় ফেরেস তাদের দুইটা সম্বর্ধনা দুই ধরনের আহ্বান হবে মালাকুল মৌ দুইটার যে কোনো একটা করবে উখরুজি আইয়া তুহান নফস উখরুজি আইয়া তুহান নফস তাইব মিনাল জাসাদি তাইব পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও চলো এরকম জগতে যেটা সুখ আর শান্তিতে বড়া চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয় অথবা সম্বর আহ্বান হবে চলো এরকম জগতে যেটা অশান্তিতে বড়া তুমি দুনিয়ার অশান্তি দেখছো কি অশান্তিতে ভরা চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত ফালা মিন আইয়েল ফরি কাইন আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে আমি জানি না এটা নিয়ে আমি মাতাল বলছে আচ্ছা দুইটা জানলাম তৃতীয়টা বলো তৃতীয়টা বলো তৃতীয় তৃতীয় বলে কবরে যাওয়ার পরে কেউ তো প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে আর কেউ শুধু হা হা লা আদ্রি বলবে হায় জানি না জানি না জানি না জানি না এমন যে ঘটবে জানতাম না ফালা আদ্রি মিনা ফরি কাইন আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমার জানা নাই বলছে চতুর্থ বলো চতুর্থ বলে কেমতের দিন আল্লাহ দুই ভাগে ভাগ করবে ফারি কুনফিল জান্নাতি ও ফারি কুনফিল সাই একদল জান্নাতে যাবে একদল জাহান নামে যাবে জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত বিদায় আমি এই তিন সমস্যায় নিয়ে জর্জরিত তোমাদেরকে ওয়াজ করবো থেকে বিদায় মেরে রস্ত আমাদের ভাগ্য যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না আল্লাহ পারেন বাধ্য করতে কিন্তু করবেন না আমার জীবন আমাকেই পরিবর্তন ঘটাইতে হবে এই জন্য লাগবে দুটা জিনিস দুই জিনিস ছাড়া আমাদের জীবনের পরিবর্তন ঘটবে না যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিস আমাদের কাছে না থাকবে তখন আমাদের চিল্লাইতেও হবে না আল্লাহর ওয়াদা আছে ওয়াদা ওয়াদা ওয়াদা আল্লাহর ওয়াদা আছে ওয়াদা আজকে মুসলমান বড় ভুলের ভিতরে আছে ভুলের ভিতরে যা করণীয় তা করে না যা করণীয় না তা দিয়া সারাদিন ব্যস্ত থাকে বিদায় আমাদের নিজের জীবনের পরিবর্তন নিজে ঘটাইতে হবে আমি যদি আমার জীবনের পরিবর্তন না ঘটাই তো আল্লাহ বাধ্য করে ঘটায় দিবে না আল্লাহ আমাদের মোহতাজ না মোকাপেক্ষী না আল্লাহর জান্নাত বর্তেও আমাদের প্রয়োজন হবে না জাহান্নাম বর্তেও মানুষের দরকার হবে না আল্লাহ কারো মোহতাজ না মোহতাজ কি বলেন হ্যাঁ আমাদের মোহতাজ হ্যাঁ হাদিসে বুঝেছে আল্লাহ সমগ্র সৃষ্টি যদি আমাদের আমার বিরুদ্ধে চলে যায় আমার রাজত্বের যারা পরিমাণও কমবে না মুসা আল ইসলাম প্রশ্ন করছিলেন আল্লাহকে আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন হরতাল করলে কি করবেন অবরোধ করলে কি করবেন এক বানায় আমার যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি তো লোকমা এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে তোমার চিন্তা করতে হবে না হ্যাঁ, চিন্তা করতে হবে না আর তোমরা যদি সমগ্র সৃষ্টি এক দিলের মতো আমার অনুগত্য হয়ে যাও এক দিলের মতো তো মা সাদাফি মুলকি সাই আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না আমি তো আর উঠবে আমাদের কি আমাদের জীবন পরিবর্তন ঘটাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চান দুনিয়া তো সাতশো আশি কোটি মানুষের ভিতরে বন্টিত বর্তমানে সাতশো আশি কোটি মানুষ দুনিয়াতে এর ভিতরে সারাটা দুনিয়া বন্টিত তেত্রিশ ভাগ স্থল এর ভিতরে বন্টিত সাত সাতটি বাগ জল এর ভিতরে বন্টিত ছোট্ট একটা নক্ষত্র না ছোট্ট একটা গ্রহ এইখানে আর কি রাখা আছে যদি আল্লাহর কাছে পাইতে চান আখেরাতে নিজের জীবনের পরিবর্তন নিজে ঘটাইতে হবে